হ্যালো বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে নতুন একটা প্রাঙ্ক ভিডিও আসতে চলেছে তো এর মধ্যে আছে মদ তো পাটখটির পাটকাঠির মানে ওই সাইডে তনা আছে লুকিয়ে আমাদের চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখবে তনা সেই তনা পাটখটির ভিতরে লুকিয়ে আছে এই তনাকে এটাকে জল বলে তনাকে খাওয়াবো তারপর মদ খেয়ে ওর রিয়াকশানটা কীরকম হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো দেখবে প্লিজ হ্যাঁ তো আমরা এখন যাব তনাকে জল খাওয়াতে জল তো না এটা মদ হ্যাঁ তো আমি জল বলে ওকে খাওয়াবো এবং এই জলটা খাওয়ার পরে মদটা খাওয়ার পর আর রিয়াকশনটা কেমন হয় সেটাই দেখবো আসো আসো দেখাচ্ছি তন্ময়কে আমরা জল খাওয়াবো জল সরি মন কনা ভাই তো বন্ধুরা তনা ওখানে শুয়ে আছে হ্যাঁ আমি চুপি চুপি গিয়ে দেখে এলাম তনা শুয়ে আছে আপনাদেরকেও ক্যামেরার সামনে দেখিয়ে দিই তনা শুয়ে আছে আসো আসো তনা এখানে শুয়ে আছে বন্ধুরা হ্যাঁ আমি এখন তনাকে ডাকবো ডেকে এই মদটা জলের জল বলে মদটা খাইয়ে দেবো তনা ভাই তনা কি এখানে শুয়ে কি করছিস কি করবো শুয়ে আছি বাড়ি থেকে রাগ করে চলে বাড়িতে রাগ কেন করেছিস তোর লেগে জল এনেছি হ্যাঁ তোর মা বলেছে কাল থেকে তুই জল টল বলে কিছু খাসনি না খাইনি কাল থেকে কাল থেকে যে তুই ভাত জল কিছু খাসনি তো এই জলটা খা দিয়া চল বাড়িতে এত রাগ ছোট ছেলে এত এত রাগ কিসের ছোট ছেলে ভাই হ্যাঁ খা খেলে জলটা ই দিলি রে আমাকে বেশ সালা জল সালা খা জল না মদ আছে মদ আছে হ্যাঁ একবার খাতো দেখি ভাত খাসনি বাড়িতে দুদিন থেকে কিছু খাইনি দুদিন থেকে কিছু খাসনি তো পানি দিলাম আমি পানি না মদ আছে এবার জল এটা পানি লই হ্যাঁ টে মদ আছে এই শালা মদ বলছে টে মদ আছে মদ আছে হ্যাঁ পিওর জল আছে মদ জল না মদ ক্যামেরাম্যান বলতো ভেঙে ফেলাও ক্যামেরাম্যান আমরা জিজ্ঞাসা কর না আবে জল আছে জল জল আছে জল না মদ জল আছে ভাই এই শালা নে শালা আলো নাকি ভাই তুই মদ খাই ভাই সোনা ভাই এই তো না ইয়া তো বন্ধুরা এই দুদিন ধরে খাইনি আমার অতটা জানা ছিল না তো না সালার পেটও কিছু নাই বে আরে এরে সালার কিছুই বেরোচ্ছে না রে দেখি এই তো আবার মদের পাক্কা মদরে মা তো না ওই তো না এরে শালা কি হলো কি হয়ে গেল রে তো না ভাই এরে তো বন্ধুরা কি করতে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না এখন তোনা তো শেষ তোরা উঠ উঠ উঠবে উঠ তো গাইস কিছু করার নাই তোনার বোধহয় ঝলছে সালা কিচ্ছু খাইনি দেখো পেটটা দেখো এই সালা চার পাঁচ দিন ধরে কিচ্ছু খাইনি শালা তোনা উঠ না বে তোনা উঠ তো গাইস অবস্থা পুরোই খারাপ ওর তোনা উঠ না রে ভাই তোনা ওই তোনা তোনা এরে চোখ কেমন করছে রে তোনা ওই দাঁতে লেগেছে নাকি ভাই খুচরা পয়সা আছে এক টাকা কয়েল হ্যাঁ না না আমার মালকে খালা ওই শালা উছনা বে তো গাইস কিছু করার নাই বাড়ি তুমি থুই আছি হ্যাঁ উট উট তো আমি এক ভেবেছিলাম বন্ধুরা আর আরেক রকম হয়ে গেল এটা কিছু করার নাই বাড়ি তো থুই আছি এটাই তোনার বাড়ি ওই তোনা বন্ধুরা দেখো কি হয়ে গেল তোনা উঠ না রে ভাই রে তোনা উঠ আর মদ খাবি তো আমি জল দিলুবে জল তো তোকে নেশালে আলো জল না মদ ছিল ওটা আরে আমি স্বপ্নেও ভাবতে পারিনি তনা এরকম তনা এরকম হয়ে যাবে দুদিন ধরে খাইনি এটা আমার জানাই ছিল না তনা উঠ উঠবি না ভাই নাটক বন্ধ কর উঠ সালা উঠলি উঠ সালা নাটক বন্ধ কর জল খেয়াত তো সবাই হ্যাঁ না না এটা বন্ধু এটা ফানি ভিডিও ছিল এরকম ফানি ফানি ভিডিও আরও আসবে এই চ্যালেঞ্জের নতুন নতুন আরও নিয়ম মতন এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বন্ধুরা তনা অ্যাকচুয়ালি মদ্যত কিছু খাই না একটা ভিডিওটা জাস্ট করলাম তনা বলছে চল একটা ভিডিও করি অনেকদিন ধরে ভিডিও করিনি তাই ভিডিওটা কিছু আইডিয়া ছিল না মাথায় তাই এরকম টাইপের একটা ভিডিও করলাম সরি তনা মদ্যত খাই না একটা তনা একটা নাটক করলো তো যাই হোক তন্মাই নাটকটা খুবই ভালো করেছে আমরা যেটা বুঝতে পারছি খুবই ভালো করেছে যদি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক টাটা বাই বাই